ya রইলাম ঘাটে ভানু সে লপাটে আমি একা রইলাম ঘাটে ভানু সে বসি পাটে না দে পাইলে ওই পারে আমি না দেখিও পারে যা নয়া মানুষ সাধু ভজন মাইয়া মা সাধন ভট অব তীর দিলে গতি হবে জীবন পেত ভাই দয়ালা রে কে বলবে তো লয়ে যা